এই ধূমপান করা মানুষ যারা আল্লাহ বলছেন এরা মানুষ না এরা মানুষ না উলাইকা কালানাম এরা হচ্ছে চারপাল জানোয়ার জোরে বলেন কথা ঠিক না বেঠিক আসেন কোরআন থেকে শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 179 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া লাকাদ جهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم عذاب لا يسمعون بها أولئك كالعلم بل هم أضل أولئك هم المفلحون الله أكبر ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس অসংখ্য ইনসান এবং জিনকে আল্লাহ পাক জাহান্নামের জন্য তৈরি করেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছেন অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না ওয়ালাহুম আইয়ুনুন লা ইউবসিরুনা বিহা যোগ দিয়েছেন যোগ দিয়ে দেখাও দেখে না আপনাদের একটা সিগারেটের প্যাকেটের উপর একটা ছবি খাড়িয়ে খাড়িয়ে দিলেন ওই ছবির মধ্যে দেখবে যে লোকটা ছবি দেওয়া আছে গলার ধূমপান বিষপান সিগারেটের প্যাকেটে লেখা থাকে লেখা লেখার পর পড়ার পর এর এমন মানুষ আমাদের সমাজে আমাদের এলাকায় আছে আছে কি তাহলে দেখার বড় এখানে না কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন চোখ আছে চোখ দেখে না এই যে আমি আলোচনা করছি আপনারা শুনছেন ধূমপান বিষপান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান বিষপান ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো না একটা খাবার দুর্নাম করে নিজের বদনাম নিজেই করে সেটা হচ্ছে ধূমপান আমার ভাইরা এই ধূমপান করা মানুষ যারা আল্লাহ বলছেন এরা মানুষ না এরা মানুষ না উলাইকা কালানা এরা হচ্ছে চার পাওয়া জানোয়ার আপনার ধূমপান করে মদ খায় গাঁজা খায় আপনার মানুষে এই নামধারী মানুষ যাদের চার যাদের দুই ফল আছে কিন্তু আল্লাহ বলছে এরা চার জানোয়ারের মতো এরা পশুর মতো ভালো তার চাইতে নিকৃষ্ট এই প্রাণী পশুগুলির মধ্যে নিকৃষ্ট একটা জাত আছে নাম হচ্ছে সুর জৈবনের বাংলাদেশে যে সকল অঞ্চলে তামাক চাষ হয় যারা তামাকের চাষ করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই তামাকের প্রতি কি কুকুর যায় দূর দিয়ে যাবে তামাকের ঢুকে না ছাগল দেয় না করতে খায় না এমনকি সুরমার রাতে সুর করাতে আসে সুর যদি তামাকের গন্ধ পায় তাহলে তামাকের জমির বাইরে দিয়া রাস্তা দিয়ে সুর চলে যায় দৌড়ে পালিয়ে যায় তামাকের জমিতে ঢুকে না ধরে বলেন কথা ঠিক না সম্মানিত ভাই গুলো কি করে না চোখে দেখাও দেখে না কান্দিও শুনে শুনে না এরা হচ্ছে উলাইকা কাল আদাম এরা হচ্ছে জাবাল জামার আল মাদাল এর চাইতে নিকৃষ্ট আমরা নিকৃষ্ট হতে চাই না আমরা আমাদেরকে আল্লাহ অন্তর দিয়েছেন আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন আমাদেরকে কান দিয়েছেন আমরা সম্পর্ক অনুযায়ী আমল করবো ধরে বলেন কথা ঠিক না ঠিক আমার ভাইরা আজকে তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাব আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশরু নাফসাহু তিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ অনেক মানুষ আছে আল্লাহর নিজেদের জান মাল বাঁধিয়ে রাখে আল্লাহর তারা আল্লাহর মধ্যে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت الذين آمنوا তারা ইমানদার তারা বিশ্বাসী ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে والذين كفروا আর যারা কাফের বেঈমান والذين كفروا يقاتلون في سبيل الطاغوت তারা সংগ্রাম করে চেষ্টা করে তগুদের পথে শয়তানের পথে জোরে বলেন কথা ঠিক না ঠিক আমরা কার পথে থাকতে চাই একটু হাত তুলে তো ভাই কার পথে থাকতে চাই যেখানে তোমার আইন যেখানে আমরা আছি সেখানে এখন যদি আল্লাহর আইন আপনি নিজে না মানেন তাহলে আপনি করলেন এর নাম কি ওয়াদা নাম কি মুনাফিক আর মুনাফিকের স্থান কি জান্নাতে না জাহান্নামে জাহান্নামে তা উপরে না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল মিনান নার মুনাফিকরা থাকবে জাহান নামের একবারে তলদেশে যেখানে জাহান নামের গরিব রক্ত পুরুষ দিনাতার খাবার যেখানে যে গাঢ় হয়ে জমা হবে মুনাফিকদের স্থান হবে সেখানে জোরে বলা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এই যে হক কথাগুলি বলি কিন্তু কিন্তু বাইরাত কিসসা যার ভিত্তি কোরআন সুন্নায় নাই এরকম কিসসা কাহিনী শুনে আজকে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে জোরমানের কথা ঠিক থাকে সবার আল হক কথা মানুষের কাছে লাগে অনেক গল্প হলো নতুন আজ কিছু না নতুন আজ এই কোরআন এবং নবীর হাদিস এর মধ্যে যত কথা আছে সব কথা একদিনে বলে শেষ করা যাবে নাকি শেষ করা যাবে বিজয় হয়ে যায় হকের পরাজয় হয় জোরে করার কথা ঠিক না বেশি যারা হয়েছে এমন প্রতিবাদ যাদের করার কথা তারা প্রতিবাদ করে না বলতে এক বাড়িতে এক গৃহস্থ একটা গাধা ছিল আর একটা ছিল কুকুর তো গৃহস্থ বেশ ধনী মানুষ ব্যবসায়ী মানুষ রাতের অন্ধকারে চোর এবং দুশ্মনরা এসে বাড়ি চুরি করবে ডাকাতি করবে এই জন্য কুকুর বেচারা খুব এলাক এই জন্য ইংলিশে একটা প্রবাদ আছে dog is a faithful animal dog কুকুর হচ্ছে বিশ্বস্ত একটা প্রাণী মালিকের খুব আনুগতশীল একটা প্রাণী কিন্তু কুকুর ছিঁড়ে খাচ্ছে হাতের দিকে খাচ্ছে চিন্তা করলো যে কুকুর যেরকম গোস্ত খাচ্ছে উনি কিছু ঘুষ পাইছে তাই মুখ বন্ধ করে চুপচাপ গোস্ত খাওয়াতে গাধা তার মন খায় খুব চিন্তা ভাবনা করতেছে গাধার ডাকটাও কিন্তু শুভ না গাধার ডাকটাও শুনতে ভালো লাগে না খুব অশুভ ডাক এখন খুব ডাকাডাকি করতেছে গাধা আর লক্ষ করতেছে মালিক বেচারা উঠে এসে গাধাকে একটু পিঠে খাবার খোলা দিয়ে শান্ত করার চেষ্টা করলো গাধা তার ভাষায় বোঝানোর চেষ্টা করছে কিন্তু গাধার ভাষা তো মালিকও বুঝে না মালিক আমার গিয়ে ঘুমালো গাধা আবার চিল্লা চিৎকার এবং প্রথম শুরু করল মালিক চিন্তা করলো গাধারে শান্ত করে আসলাম আবার চিল্লায় ঘটনাকে আওয়াজ আচ্ছা আবার একটু হাত পিঠে থাবা থাবা দিয়ে একটু শান্ত করার চেষ্টা করলো কিন্তু গাধার পর খালি মাথা নাড়ায় বোঝাতে চাই মালিক আপনার বাড়িতে দুশ্মন আসছে আপনি সতর্ক হন আপনি আলার্ট হন কিন্তু গাধা এই কথা আমার বুঝলো না আবার তিনি গেলেন বেড়ে যাওয়ার আবার লক্ষ লক্ষ শুরু করছে এবার রাগান্বিত হয়ে নিয়ে এসে আচ্ছা হারে পিটায়া দিয়ে মেরে আপনার গাধা রক্ত রক্ত গাধা মার খাওয়ার পর খুব ক্লান্তি এবং পরিশ্রান্ত হয়ে মার পেয়েছে কষ্ট পেয়ে গাঁদা চুপ আছে মালিকের বাড়ি চুরি হয়ে গেল সকালবেলায় মালিক গোড়া গোড়ামনে যায় দেখে তালা ভাঙা দরজা খোলা মাল ছাড়া যা ছিল চোখ ডাকাতে সব নিয়ে গেছে মালিক বুঝতে পারল আরে রাত্রে গাধাকারে ফিরেরা কুকুর বাড়ি ভালো খাবার দেয় দামি খাবার দেয় আবার কুকুরের শিকুরে বেঁধে রাখি আমার তারে যত্ন করে ধোয়ায় সাবান দিয়ে ধোয়ায় কিন্তু গাধা তো বুঝতে পেরেছিল আমার বাড়িতে দুশ্মন এসেছে সম্মানিত উপস্থিতি এখন বুঝার পর আর টাইম আছে আজকে আমরা যখন এই দুর্নীতির কথা বলি তুলে ধরি আমরা যখন এই হর্ণভাগুল জাতির সামনে বলি তখন এক শ্রেণীর শাসক দল আছে তারা আমাদেরকে কাঁধার মতো পিটায় কিন্তু যখন বুঝতে পারে যে ওরাই সঠিক ছিল তখন আর সময় থাকে না জোরে বলেন কথা ঠিক থাকে সমাজের উপস্থিতি এই জন্য আপনাদেরকে বলি যে এই হক কথাগুলি বোঝার চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কার কতটুকু আল্লাহর উপর ঈমান আছে এটা পরীক্ষা আল্লাহ করবেন কোরআনে আছে আছে কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله أكبر أحسب الناس মানুষেরা কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر ولنبلونكم بشيء من الخوف والجوع আল্লাহ পাক পাঁচটি বিষয় পরীক্ষা করবে মিনাল খাওফ ভয় দ্বারা আর এর পাওয়া যাবে জান্নাতে বলেন কথা ঠিক না ঠিক আর আপনারা একটু আমার সম্মানিত আজকে এসেছেন আপনাদের জন্য বলি আপনারা হচ্ছেন মায়ের জাত আপনারা হচ্ছেন মায়ের জাত আপনারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ বিধানের কাছে আত্মসমর্পণ করেন আল্লাহর কাছে জীবনের সকল ক্ষেত্রে সমর্পণ করেন তাহলে আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে শান্তি মুক্তি দিবেন কথা ঠিক না বেশি তিনি জান্নাত দেখেছিলেন আল্লাহর নবীকে জাহান্নাম দেখানো হলো বিশ্ব নবী বললেন মা রাআইতু হাত্তা রাহালুন নিসা মা আমাদেরকে অসংখ্য মা আমাদেরকে তিনি জাহান্নামের মধ্যে রেখেছেন জাহান্নামের প্রবেশের মধ্যে অধিকাংশ মা বোনেরা জাহান্নামে আমার ভাইরা আপনারা যে কয়েকটা কারণে জাহান্নামে হবে তার মধ্যে এক নম্বর কারণ আপনারা আল্লাহর বিধান ভর্তার বিধান মানতে চান না বলে বলেন কথা ঠিক না ঠিক আজকে দেখবেন বাজারে যান মার্কেটে যান মা বোনদের বিপদা বেহায়া বলা বেশি জোরে বলেন কথা ঠিক না ঠিক এতটাই বেহায়া বলা বেপরতা আজকে মা বোনরা আগে ছিল থ্রি পিচ এখন হয়েছে টু পিচ জোরে বলেন কথা ঠিক না ঠিক আমার সম্মানিত মা বোনরা আপনি আপনার মাসের বাড়ির মহিলার দিকে তাকান যে মেয়েটা কিছুদিন আগে মারা গেছে কবরস্থ করা হয়েছে তার উদ্ভাবন আপনার মনে ছিল কিন্তু সেই মুদ্রা তো আজকে দুনিয়াতে নেই এই জন্য আমরা বলি সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাবে যেতে হবে পরপারে রূপের ঝলক তোমার মাটিতে মিশা যেতে হবে পরপারে ও মা বোন যেতে হবে পরপারে দুঃখেরই কারণ নারীরা এখন কোরআন হাদিসে তারা মানে না শাসন কোরআনের শাসন মানব কোরআনের শাসন মানব নয় ভরা যাবে না যে যেতে হবে পরপারে ও বাবু যেতে হবে পরপারে নারীরা রসুলের কথা তাদের হয় না যে স্মরণ বলেছেন রসুল বাংলার নারীদের কথা কিছু বলবো কিনা সংক্ষেপে বলে শেষ করবো আমার আজকে আপনারা যদি পর্দা করেন হবে আপনার পরিবারকে সুন্দর হবে স্বামীর সঙ্গে সুন্দর জীবন যাপন করতে পারবে আজকে বাংলার নারীরা তারা এমন সারা করে ইসলামের সারা দেয় আছে কিন্তু সেটা প্রদর্শন করা হারাম ধরে বলেন কথা ঠিক না ঠিক আমার ভাইরা ঠোঁটে দেয় বৃষ্টি দেয় চুলে হাত দেয় আবার চুল কেটে হাতে যে শত শত পুরুষের ভিড়ে যেতে হবে পরপারে ও মাবুন যেতে হবে দুই কান্তে হেঁটে অরণার ললিকুল পিছনে ফেলে রাখে ঝিলিক মারা চুল আমার মা বোনেরা গ্রামের মহলায় যার চুল যায় ফুল নাই তার তার মানে সে যায় একদিকে যায় আর একদিকে কথা ঠিক না ঠিক এজন্য আপনি যে বেপরোয়া ভাবে চুল ছেড়ে দিয়ে আপনি মার্কেটে যান আপনার মেয়ে কলেজে যায় পর্দা করে না হেজাব করে না বোরখা পরে না আপনি আপনার মেয়েকে আপনি ছেড়ে দিয়েছেন বিপদটা ভাবে যাচ্ছে এই বিপদ ভাবে চলতে আল্লাহ নিষেধ করেছেন জোরে বলেন কথা ঠিক না ঠিক আল্লাহর কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জোরে জোরে বলুন আল্লাহু আকবার وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى হে নারীরা তোমরা জাহিলিয়াতের নারীদের মতো রূপ লাবণ্য প্রদর্শন করো না তোমরা যখন বাইরে যাবে তখন পর্দার সাথে যাবে আমার মা বোনেরা আপনারা যদি আল্লাহর হুকুম মানেন তাহলে আল্লাহর বাধ্যবাধকতা মানবি আমার ভাইয়েরা সম্মানিত মুসলিম ভাইয়েরা আপনারা যদি আল্লাহর হুকুম মানেন তাহলে আল্লাহ বাধ্যগত বান্দা আর যদি আল্লাহর হুকুম না মানেন আল্লাহর আল্লাহ কথা ঠিক না ঠিক